দেখো আমাদের একজন গাড়ি চালাচ্ছে মুখটা দেখে নাও এখানে ঠিক আছে আর এই যে বড় বড় বিল্ডিংয়ে বড় বড় মস্তানা সিন এই যে দেখলাম তোমরা